পিএসপি মাইস্কুল ডাটাবেসের আজকে আমাদের তিন নম্বর ক্লাস আজকের এই তিন নম্বর ক্লাসে আমরা মূলত ডাটাবেস কানেকশন করা দেখব তো ডাটাবেস কানেকশন করার আগে আমরা জানবো যে ডাটাবেস কানেকশন মূলত কয় ধরনের হয়ে থাকে ডাটাবেস কানেকশন মূলত তিন ধরনের হয়ে থাকে আমরা নর্মালি প্রসিডিউরাল পদ্ধতিতে মাইস্কুল প্রসিডিউরাল পদ্ধতিতে ডাটাবেস কানেকশন করতে পারি দ্বিতীয়ত হচ্ছে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড পদ্ধতিতে আমরা ডাটাবেস কানেকশন করতে পারি আর তিন নম্বর পদ্ধতিতে আমরা PDO I mean PSP data object oriented পদ্ধতিতে আমরা হচ্ছে গিয়ে ডাটাবেস কানেকশন করাতে পারি তাহলে আমরা আজকে দেখবো মূলত কোনটা অবজেক্ট ওরিয়েন্টেড পদ্ধতিতে যেহেতু আমরা পিএসপির ওপি নিয়ে কাজ করেছি এই পদ্ধতিতে আমরা ডাটাবেস কানেকশন করা দেখব তো তাহলে চলুন আমরা কাজটা শুরু করি তো সর্বপ্রথম আমাদের কি করতে হবে আমাদের সার্ভারটা অবশ্যই স্টার্ট করা করতে হবে আর আমাদের লোকাল হোস্টের ভিতরে আমরা চলে যাব যেহেতু আমাদের এটা সার্ভার ভিত্তিক কাজ পিএসপির মাধ্যমে করবো সেক্ষেত্রে অবশ্যই আমাদের লোকাল হোস্টে চলে যেতে হবে লোকাল হোস্টে আসার পর এখানে আমরা চলে আসলাম আসার পর স্টিডক্স এই স্টিডক্সের ভিতর আমরা ধরেন এই যে পি ও পি এটার মধ্যে যাচ্ছে যে ফাইলগুলো ছিল আমরা সমস্ত কিছু ডিলিট করে দিয়ে আমরা এখানে নতুন করে একটা ফাইল করতে পারি তো আমি এখানে নতুন করে একটা ফাইল করলাম ইন্ডেক্স ডট পিএসপি ঠিক আছে আচ্ছা ওকে এটাকে আমরা যে কোনো নোট এডিটরে আমরা ওপেন করবো ফাইলটাকে দেন আর হ্যাঁ আমি কিন্তু প্রতিটা দিন ভিডিও পাবলিশ করতেছি আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করেন তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বিগত আমাদের পিএইচপির উপর ও পির উপর ক্লাস পাবলিশ করা আছে আমাদের ইউটিউব চ্যানেল ওগুলো দেখে আজকের ক্লাসটি স্টার্ট করবেন না হলে কিন্তু আপনার কাছে সব কিছু জটিল মনে হবে আচ্ছা ঠিক আছে কেন জটিল মনে হবে আমি এই কারণে বলতেছি কারণ পিএসপির সাথে কিন্তু মাইস্কুয়েল ডাটাবেজ এগুলো কিন্তু রিলেটেড আপনি যদি ওইগুলো দেখেন তাহলে এইগুলো এই ক্লাসগুলো করতে আপনার কাছে খুবই এনজয় ফিল হবে এই জন্য আমি অলওয়েজ রিকমেন্ড করি প্রিভিয়াস টিউটোরিয়াল দেখলে আজকের এই টিউটোরিয়ালগুলো আপনার ক্ষেত্রে খুবই কমফর্ট ফিল করবে ক্লাস করতে বা কাজ করতে আচ্ছা তো ফার্স্ট টাইম আমাদের কী করতে হবে আমরা পিএসপি শুরু করব আমি পিএসপি শুরু করলাম সরি আমার কিবোর্ডটা একটু গুছিয়ে নিই হুম এখানে পিএসপি শুরু করলাম এবং পিএসপি শেষ করলাম আচ্ছা তো আমরা আমাদের সার্ভারে গিয়ে এখানে একটা হিট করতে পারি ব্রাউজারে গিয়ে সরি সার্ভারে না এখানে সমস্ত কিছু ফাঁকা একদম ব্ল্যাঙ্ক একটা পেস যেহেতু আমরা এখানে কোনো কিছু টাইপ করি না তো দেখেন আমরা ডাটাবেস কানেক্ট করার জন্য আমরা যদি পিএসপি মাই অ্যাডমিনে থাকা অবস্থায় আমরা এই যে ইউজার কানেক্ট এটা হিট করি একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি আমি বিগত অনেকবার বলেছি আমি মনে হয় আপনাদেরকে সহজভাবে বোঝাতে পারছি কিনা আমি জানি না তবে বারবার বোঝানোর চেষ্টা করি তো বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের মনে করেন এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট এই যে আমি যে এটা মনে করেন আমাদের ওয়েবসাইট এই ওয়েবসাইটের সাথে আমাদের এই সার্ভারের যে ডাটা এই মাইস্কুয়েল সরি মাইস্কুয়েলের যে ডাটা ইয়েটা সার্ভারটা এটা ধরেন একটা সার্ভার এটার সাথে মূলত আমাদের ওয়েবসাইটটাকে কানেক্ট করাতে হবে ঠিক আছে এখন কানেক্ট করাতে হলে মানে দড়িতে বেঁধে দিতে হবে তো নির্দিষ্ট এখানে তো আর কোনো রশি টসি নাই তাই না তো সেই ক্ষেত্রে নিশ্চয়ই প্রোগ্রামিংভাবে আমাদের বাধ্য হবে তো সেই ক্ষেত্রে আমরা এই পিএসপিএম অ্যাডমিনে থাকা অবস্থায় আমরা ইউজার কানেক্ট অ্যাকাউন্টে আসবো এখানে বলে দিবে এই যে আমাদের কি কি বিষয় মাথায় রেখে এই যে আমাদের এখানে কানেকশন করাতে হবে আমাদের লোকাল হোস্ট সার্ভারের নাম লোকাল হোস্ট লাগবে তারপর আমাদের ইউজার নেম লাগবে পাসওয়ার্ড লাগবে এবং ডাটাবেস কানেকশন লাগবে তো এইগুলো করে আমরা মূলত এই ফাইলের সাথে আই মিন আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করে দেবো তাহলে চলুন আমাদের সেই ফাইলটাতে চলে যায় তো আমি অলরেডি ফাইলটা ক্রিয়েট করে রাখছি ফাইলটাকে ওপেন করলাম এই যে নোট এডিটরে এবার আসি আমরা এখানে মনে করেন যে আমি লিখবো যে ধরেন আমি কি লিখতে পারি একটা ভেরিয়েবল ডিফাইন করি প্রত্যেকটা এক একটা ভিতরে ভেরিয়েবল করে রাখবো তার মানে আমি সহজভাবে বলি প্রত্যেকটাকে ডাটা বেসকে রাখবো একটা ভেরিয়েবলের মধ্যে তার রুট ইউজার নামকে একটা ভেরিয়েবলে পাসওয়ার্ডের একটা ভেরিয়েবলে ডাটা নেমকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো ঠিক আছে তাহলে চলুন আমি তিনটা ভেরিয়েবল করে রাখি আমি এখানে ধরলাম কি দিব হোস্ট নেম এই সো এসটি হোস্ট নেম আমি হোস্ট নেম দিলাম এখানে আমরা কি দিব আপনাদেরকে অবশ্যই আমি এই যে দেখালাম আমি যদি এইখানটা চলে যাই এই দেখেন আমাদের হোস্ট নেম অবশ্যই লোকাল হোস্ট ঠিক আছে আমি লোকাল হোস্ট এখান থেকে কপি করলাম কপি করে এখানে পেস্ট করে দিলাম লোকাল হোস্ট তারপর কন্ট্রোল ডি দিয়ে এটাকে যদি ডুপ্লিকেট করি এখানে আমরা লিখব ইউজার নেম ইউজার নেম এই ভেরিয়েবল নেমটা আপনি আপনার মন মতো দিতে পারেন আপনি ইউএস নেম দিতে পারেন কিংবা ইউজার নেম দিতে পারেন যে কোনো নাম দিতে পারেন তবে অবশ্যই কানেক্ট করার সময় এটা আমাদের ঠিক রাখতে হবে ওকে আচ্ছা তো আমাদের ইউজার নেমটা কী থাকবে ইউজার নেমটা আমাদের ডিফল্ট অবস্থা রুট থাকবে আপনারা যারা ওয়ার্ডপ্রেস ইয়ে দেখছিলেন লোকাল হোস্টে আমরা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করছিলাম আই হোপ আপনারা ওই ক্লাস কথা আপনাদের স্মরণ আছে ঠিক আছে তো আমরা এবার তিন নম্বর স্টেপে আমরা এখানে পাসওয়ার্ড দেব পিএল পাস আর পাসওয়ার্ড পাসওয়ার্ড আমরা খালি রাখবো তার মেন কারণ আমরা লোকাল হোস্টের মধ্যে সীমাবদ্ধ কাজ করতেছি জন্য আমরা পাসওয়ার্ডটা খালি রাখবো ঠিক আছে জন্য আমরা এখানে কোনো ধরনের পাসওয়ার্ড দিব না এই দেখেন এখানে কোনো পাসওয়ার্ড নেই ঠিক আছে একদম ব্ল্যাঙ্ক আমি যখন লাইভ সার্ভারে আমাদের প্রজেক্টগুলো আপলোড করব তখন কিন্তু আমরা পাসওয়ার্ড অবশ্যই দিয়ে দিব তো যেহেতু আমরা লোকাল হোস্টের মধ্যে সীমাবদ্ধ এই ক্ষেত্রে আমাদের কোনো পাসওয়ার্ড দেওয়া লাগবে না আচ্ছা তাহলে আমরা পাসওয়ার্ড খালি রাখলাম অপশান এটাকে ডুপ্লিকেট করে আমরা নিচে দিব হচ্ছে আপনার ডেটাবেস নেম যেহেতু আমরা এখানে একাধিক ডেটাবেস থাকতে পারি তাই না একটা মাইস্কুয়েল সার্ভারের মধ্যে আমাদের একাধিক ডেটাবেস থাকতে পারে যে এখানে যেমন মনে করেন যে টেস্ট ডেটাবেস টেস্ট রুবেলোসাইন এইগুলো অনেক ধরনের ডাটা থাকতে পারে আমার কাজের ক্ষেত্রে যেমন একটা সি প্যানেলের মধ্যে আমাদের একাধিক ওয়েবসাইট থাকতে পারে তাই না একাধিক ওয়েবসাইটের মধ্যে একাধিক হচ্ছে গিয়ে একাধিক ওয়েবসাইটের মধ্যে আমাদের একাধিক ডেটাবেস থাকতে পারে তারপরে একাধিক টেবিল থাকতে পারে তো সেই ক্ষেত্রে আমাদেরকে এখানে অবশ্যই বলে দিতে হবে যে আমি কোন ডাটাবেজের সাথে কানেকশনটা করতে চাচ্ছি আমি যদি এখানে বলি ডেটা কি বলি ডেটাবেস নেম বিএসবিএস নেম ঠিক আছে নেম আচ্ছা ডেটাবেস নেম এখানে আমরা কোন ডেটাবেসের সাথে করতে চাচ্ছি ধরেন আমরা এই যে কিছু গত ক্লাস আমরা যে ডেটাবেসটা ক্রিয়েট করছি এই যে এটা তো এই যে এখানে আমরা ডেটাবেস নামটা এই যে এখানে দেখতে পাবো ব্রাউজারে আচ্ছা এবার আমি এখানে এটাকে কানেক্ট করে দেবো তো আমরা টোটাল এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম এখন আমাদের যে কাজটা করতে হবে আমাদের এখানে একটা অবজেক্ট তৈরি করতে হবে আমি একটা অবজেক্ট তৈরি করলাম অবজেক্ট তৈরি করার পর আমাদের একটা কুয়েরি চালাতে হবে কুয়েরিটি এরকম আমি বলতেছি যে আপনাদেরকে <clears throat> যে আমাদের কানেকশন করাতে হলে আমাদের একটা কুয়েরি চালাতে হবে তো কুয়েরিটি এরকম যে মাই এস কিউএল এখানে বলবো মাই এস কিউ এল হ্যাঁ ঠিক আছে এরকম তবে আমরা আই দিব S Q L I my S Q L I ঠিক আছে তো এটা দেওয়ার পর এবার আমাদের যে কাজটা করতে হবে উপরের যে ভেরিয়েবলগুলো সবগুলোকে আমরা এইটার মধ্যে জমা রাখবো এই যে অবজেক্টের মধ্যে জমা রাখবো ওই সময় আমরা কোটেশন দিয়ে এটাকে এইভাবে রাখবো ঠিক আছে হ্যাঁ, প্রত্যেকগুলো মানে প্রতিটাকে এইভাবে রেখে দিই দেখুন এখানে আমরা যে ভেরিয়েবলগুলো রাখছিলাম সবগুলো এখানে পেস্ট করে দিয়েছি কপি করে উপর থেকে এবার আমরা এই টোটাল এই লাইনটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি ভেরিয়েবলটা যে কোনো নাম হতে পারে তো আমি ধরলাম ডাটাবেস বিডি কানেক্ট সিও এরকম হুম বিডি গন ওকে ওকে ঠিক আছে এবার আমরা যদি কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে আমরা যদি ব্রাউজারে একটা হিট করি তো চলুন আমরা দেখি কোনো ধরনের সমস্যা আছে কিনা এখানে দেখেন এখানে কোনো ধরনের ইরোর শো করতেছে না এখন আমরা যে কাজটা করব এখানে একটা মেসেজ দিব যদি আমাদের ডাটাবেস কানেকশন ঠিক থাকে আমরা যে কাহিনিটুক করলাম এখানে যে কাজটুক করলাম তাহলে একটা মেসেজ শো করবে যে সাকসেসফুল আর যদি এখানে কোনো ধরনের ইরোর থাকে তাহলে সেই ইরোরটা আমাদেরকে বলে দিবে ঠিক আছে তাহলে চলুন তাহলে আমরা সেই কন্ডিশনটা এখানে চালাই এটা কিন্তু একটা কন্ডিশন এটা ইভিলসের কন্ডিশন আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি যে যদি ইরোর থাকে তাহলে তুমি ইরোর বলে দিবা আর যদি সাকসেস হয় তাহলে এখানে সাকসেস বলে দেবা তাহলে সেই ক্ষেত্রে যদির কথাটা বলতেছি না তাহলে অবশ্যই আমাদের কি বলতে হবে ইফ ইফ যদি এভাবে ইফ ইয়ে করলাম তারপর আমাদেরকে কি বলতে হবে এই ডাটাবেস কানেকশনটা যদি তুমি এই ডাটাবেস কানেকশনের মধ্যে কোনো ধরনের ইরোর পাও হুম কি পাও কানেকশন ইরোর আমি যদি বলি যে এখানে কি connection error CO N N N N it connect error sorry here R O R ঠিক আছে ওকে তাহলে আমি এখানে বলে দিলাম এই লজিকটুক যদি এই ডাটাবেসটাকে কানেকশন ইরোর হয় তাহলে তুমি এখানে যদি ইরোর হয় তাহলে সেটা সাথে সাথে হত্যা করে দিবা ডাই হ্যাঁ মানে এটা ডাই ঘটবে হ্যাঁ তারপর এর ভিতরে আমি বলে দিতে পারি connection error CO N N E C T I connection E R R or okay আচ্ছা এখন আমরা আরেকটা লজিক এখানে বলে দিতে পারি যদি এটা সাকসেস হয় তাহলে তুমি ইকো সাকসেস দেখাবো connect success CO N N E C connect success A C dot C E S A success okay এই ধরনের আমি কন্ডিশনটা দিয়ে দিলাম দেখেন এখানে এই ধরনের কন্ডিশনটা দিয়ে দিলাম এখন যদি আমি রিলোড দিই আমাদের ব্রাউজারে এসে দেখেন কানেকশন সাকসেস এখন আমি যদি কোনো ধরনের একটা ইরোড এখানে আমরা ধরেন যেমন রুট এর ভিতর আমি টু লিখে দিই ফর এক্সাম্পল যেহেতু আমাদের এটা ভুল তাই না রুট তো টু হবে না কখনোই অবশ্যই এখানে রুট দিতে হবে শুধু তো সেই ক্ষেত্রে আমরা একটা মিস্টেক করলাম করার পর আমি যদি এখানে একটা রিলোড দিই তাহলে দেখেন এখানে ইরোড দেখাচ্ছে এখন ইরোডটা আমরা আবার এইভাবে একটু বলে দিতে পারি যে একটু লজিক্যাল আর একটু দিতে পারি ডট দেওয়ার পর এটার সাথে আমরা কানেক্ট ইয়ে করা দিতে পারি ডট এই যে ডাটাবেস তুমি এখান থেকে কপি করে নিয়ে আসবা এখানে পেস্ট করে দিবা দেন এইটুককে আমরা এইটুককে ধরবো এই যে এটাকে এটাকে আমরা এটা পেস্ট করে কন্ট্রোল এস দিয়ে আমরা যদি এইখান থেকে ইরোটা দেখবেন একটু ভিন্ন দেখাচ্ছে এবার দেখছেন এখানে বলে দিচ্ছে যে তুমি যে রুট নামে যে ইয়েটা ডিফাইন করছো ইউজার নেমটা সেটা কিন্তু ওনারা খুঁজে পাচ্ছে না মানে ডাটাবেস কানেকশন খুঁজে পাচ্ছে না এই ধরনের এই ইরোডটা শো করতে তাহলে আমরা ইরোডটা কীভাবে আরও স্পেসিফিক শো করালাম তাও সেটাও আমরা দেখে নিলাম তাহলে আশা করি আজকের এই বিষয়টা বুঝতে পারছেন আমি এটাকে আবার রাইট কন্ট্রোল দিয়ে আমি আবার রিলোড দিলে তাহলে দেখেন আমাদের কানেকশন কানেক্ট সাকসেস তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা কীভাবে ডাটাবেসটা সার্ভারের সাথে কানেক্ট করতে পারি তো এই হচ্ছে আজকের ক্লাস আমরা নেক্সট ক্লাসে অন্য একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো তাহলে ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম